ডিসক্লেমার ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে সো কেউ সিরিয়াসলি নেবেন না আরে ভাই রে ভাই কি ডান্স রে ভাই না না ভাই আমি কিছু বলবো না তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলো কমেন্টে হে WhatsApp guys welcome to my channel তো বেশি বাল পাকামো না করে চলুন শুরু করা যাক আজকের রিয়াকশন ভিডিও একটা সিগারেট জ্বালা এই বন্ধু এগুলো জ্বালাস না আমার ভালো লাগে না আরে এই ডিজিটাল যুগে এরকম গাদার মতন থেকো না একটু ড্রিঙ্ক ড্রিঙ্ক করো সে আপু সে আপনাদের মতো এই কিছু মেয়েদের জন্য না পুরো পুরো সমাজটাই কলঙ্কিত এই আপনারা বলেন নেশা করতে আবার বিয়ের সময় আপনারাই বলবেন আমি কোনো কর ছেলেদের বিয়ে করব না আচ্ছা আসলে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মা বাবা অনেক কষ্ট করে মানুষ করছে এই বাজে অভ্যাস থেকে দূরে রাখছে সো আমি তো নিজেকে চেঞ্জ করতে পারবো না তুমি এক কাজ করো তুমি বিয়ে চেঞ্জ করো ও বাহ ভাই বাহ তুমি খুব সুন্দর বলছো তোমার উত্তরটা আমার খুব পছন্দ হয়েছে ভাই তোমাকে ছেলে জানাই কতদিন মোরগ ড্যান্স দেখি নাই হঠাৎ করে চোখের সামনে মোরগ ড্যান্স দেখলাম অনেক দিন পরে আচ্ছা আপু একটা কথা জিগাই আপনারা কি জন্ম থেকে এরকম ট্যালেন্ট নিয়ে আসেন নাকি জন্মানোর পরে কোথা থেকে ট্যালেন্ট কুড়ায় নিয়ে আসেন কথা বলেন কেন এটা কেমন কথা চুপ একদম চুপ কাকিমা এটা আবার কোন স্টাইল এইটা কি টিকটকের নতুন ইনপুট হয়েছে যাক তাহলে টিকটক আবার নতুন একটা ট্যালেন্ট যোগ হইল ভাই রে ভাই কাকিমার লুক দেখে তো আমি ভয় পাইছি ভাই উনি যে লোকটা দিচ্ছে মনে হচ্ছে আমি তার বিরুদ্ধে কথা বলার জন্য তিনি আমাকে খেয়ে ফেলবেন উনি আমার বুকে হাত দিছে হ্যাঁ ওনাকে ধরে দেখিয়ে দেন কোথায় কোথায় হাত দিছে উনি আমার এখানে এই যে বুকের এখানে হাত দিছে অনেকবার হ্যাঁ। পিঠেও হাত দিছে হ্যাঁ। এখানে বারবার কেন ম্যাডাম শুধু বুকে আর পেটে হাত দিছে নিচে হাত দেয় নাই আমি কিন্তু বাজে কথা বলি নাই আপনারা আবার বাজে কিছু ভেবে নিবেন না এই দেহটাই তো চাও চাও আংটি আমার এই বয়সে আমি অনেক কিছু দেখছি কিন্তু আপনাদের মতো এমন ইতর পাবলিক আমি কখনো দেখি নাই সামান্য কিছু টাকার জন্য আপনারা আপনাদের শরীরটাকে বিলিয়ে দিচ্ছেন আপনাদের থেকে পতিতালয়ে যারা ব্যবসা করে তারাও খুব ভালো আছে বুঝছেন নাও ভনিতা করছো কেন আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাও আপনাদের এত কষ্ট না কষ্টগুলা আপনাদের কবরে গেলে বুঝতে পারবেন জীবনে ভালো কিছু করার ট্রাই করেন ভালো কিছু ফল পাবেন আর ভাই ব্রাদাররা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো